আছে হুইয়ের সানে যুগল মিলানে সৈগো যুগাল মিলানে ওরে মজিয়া দানে মা সখীর ভবন করেছে আলো করি যাইতে পথে আছে দিন থানালো সেই বন্ধুরে